আসসালামু আলাইকুম welcome my YouTube channel MD Suman Icon আমি এমব্রয়ডারি ডিজাইন একটি কামিজ এমব্রয়ডারি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য কামিজে খুবই সুন্দর একটি এমব্রয়ডারি ডিজাইন করা হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য তো এমব্রয়ডারি ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই like comment share follow support করবেন বেশি বেশি শেয়ার করবেন ডিজাইনটা খুবই সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আরও ভালো করে ডিজাইন করে আপনাদেরকে ভিডিও দিতে পারি আর একটু দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ডিজাইনের ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিও কেমন হচ্ছে ডিজাইন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনের দিকে আমি আরও ভালো ভালো ডিজাইনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে অনেকগুলা ডিজাইনের ভিডিও দেয়া আছে আপনারা চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সবগুলা ডিজাইন দেখে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ডিজাইনগুলো করে দেওয়ারও চেষ্টা করব যদি আপনারা নিতে চান আমাকে অর্ডার দিলে আমি অনলাইন করে আপনাদেরকে করে ডেলিভারি দেওয়ার চেষ্টা